no, no, no, no. ए नानी बियर आचे की आचे दे तो मखे कोटे दे रो उधार काली का ले दाबू देवी इते उधार दिया नो ये ओनली कैश दिया इसी इते दाबू के आका दिया इसी बुझलोस मोके उधर दे रहो कते तो के दे देवी ओ मुई ଦେଇ ରହୁ ଯାତା ଗୋଟେ ତୋକେ ଦେଇଦେବି ହଉ ବଇ তোকে ডাবু না দেই মই উঠ উঠ তুই যা যা যা হাই বেবি তুই কেন্তার আছোস বস বস এই চকনা দে टॉम के देखली नीरुआ तमर मा बार लोग बस बियर खा जानते ये बताओ तमर मा बार लोग बस बियर खा लेनी हो तो खाएगी ना उसने खाएगी ना बुझ उसने को de Cordial le bolsa con el que hola. Amor ma va a tener la muy a la marvi. Jai que que yo yo এমা তোকে কেটে তোর কইলে এবার রাজ করে বিয়র না প্রস্তি এবার কে সিজ করে বেড়া চাকা নাই নাই বাবু শান্তি কর নাই তুই বটে রো রো রো তুই তো আমার মাকে বিয়ার কোয়াইলুস নি আরে তোকে বিয়ার লাগা বাবু আমি বিয়ার কোয়াই নাই মোছাড় দেবো নো নো নো নো